সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন একটি ওয়ালটন টিভি সেই টিভিটির কালারটা দেখতে পারতেছেন সাউন্ড চলছে কিন্তু মাগার ছবি আসতেছে না টিভি গোলা গোলা তা আমরা এটা এখন রিপেয়ারিং করব এটাও একটি Walton ultra slim CRT TV দেখতে পারতেছেন আমি চালু করে রেখেছি এটার কি প্রবলেম কালারটা জমে রয়েছে আমরা এটাকে শুধু এই আইসিটা লাগিয়ে দিয়ে গেছিলাম তো আইসিটি আমরা দেখতে পাচ্ছি আবার এটা ফুটে গেছে ঠিক আছে ফুটে গেছে আমরা এই আইসিটি আবার নতুন লাগাবো আর দেখি তারপর কি অবস্থা হয় টিভিটা আসলে এরকম রোগটা খুবই কম যে নতুন আইসি এক নম্বর একটা আইসি লাগাই দিয়ে গেলাম তারপর আবার চলে গেছে অথচ কোনো কিছুর কিন্তু গ্যারান্টি নেই তো আমরা এটা খুলে আবারও আইসি লাগিয়ে দেব তো আমরা এখন এটাকে খুলে নেব তো ভিউয়ার্স আমরা টিভিটি খুলে নিলাম আবার বাটিকেল আইসিটি লাগিয়ে নেব সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট বেবি রয়েছে তারা খুব মনোযোগ সহকারে দেখতেছে তো এই বেবিরা চিন্তা ভাবনা করতেছে তোমরা কি ভবিষ্যতে এটা শিখবা নাকি বলো না কেন তো আসলে এদের জন্যই এই টিভিটি সমস্যা তো টিভিটি আসলে একটু গুরুতর প্রবলেম তো এর আগে যে মেকানিক্সের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছিল তখনও এই বাটিকাল আইসিটি ফুটে গিয়েছিল এবং আমি নিজেও লাগিয়ে দিয়েছিলাম সেটা ফুটে গিয়ে সেটাও ফুটে গিয়েছে তো এটা ফুটে যাওয়ার কারণটা কি আমি সেটা খুঁজে বের করে ঠিক করে দিয়ে যাব তারপরেও যদি কিছু হয় তাহলে এই কি তারপরে হওয়ার কথা না কিন্তু তারপরেও অনেক সময় কারেন্টের জিনিস হয়ে যায় তো এটার কারণটা কি আমরা খুঁজে বের করবো আজকে তো ভিউয়ার্স আমরা সেই বাকি আইসিটি খুলে নিতেছি আসে ধরে যাবো আসে লাইন বাড়ি তোমরা কি ইউটিউব চ্যানেল চ্যানেল দেখো এসএসবিডি লিখে সার্চ দিয়ে আইবো এস হ্যাঁ? এস না না এসএসবিডি লিখে সার্চ দিলে আইবো সিউ বিডি লিখে সার্চ দিলে সিউ টিটি সিউ টিটি বিডি বিডি আর নাইলে সবুজ সাইকনল লাগবা সার্চ দিবা তিনটা অপশন হ্যাঁ অনেক কিছু শিখতে পারবা শিখার আছে মজার ব্যাপার আছে তোমাদের এটি স্কিপ করে আসলে এখানে একটু যেহেতু গ্রাম অঞ্চলে একটু এই বাটিগুলা সিটি করতে গিয়ে দেখলাম তাতাল তেমন একটা হিট হচ্ছে না তো এটার এটা খুলে নেব খুলে নতুন একটি লাগিয়ে দেবো একটু স্কিপ করে দিই তো দেখতে পাচ্ছেন আমি আইসিটি খুলে নিলাম তো দুঃখের বিষয় হচ্ছে এই আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন বারবার আইসিটি খেয়ে ফেলে তো আইসিটি খেয়ে ফেলার কারণ কি তো আমরা জেনে থাকি সাধারণত এই আইসিটি বা টেকল আইসিটি প্রবলেম হয় দুটি কারণে একটা হলো ভোল্টেজ ওভারলোড হইলে কাজ করে প্রবলেম হয় আর একটি হচ্ছে ফ্লাইব্যাক যদি কোনো প্রবলেম দেখা দেয় সেটা তো কাজ করে আরেকটি হচ্ছে আপনার ইউকোয়েল কয়েল যদি খারাপ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে সেগুলিও কাজ করছে তো আমরা আবারও পুনরায় এই আইসিটি লাগিয়ে দেব নতুন আইসিটি লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি আইসি নিয়ে নিলাম তো এই আইসিটি নাম্বারটি হচ্ছে এস টিভি তিরানব্বইশো দুই এ তো এআইসিটি আইসিটি আমি আরেক আরেকবার লাগিয়েছিলাম ফুস করে ফুটে গেছে তো একদিন চালানোর পরে তো আমরা এটিকে আবার লাগাবো এবং লাগানোর পর দেখব অন্যান্য যেই কোনো প্রবলেম রয়েছে কিনা কিন্তু প্রবলেম থাকলে আমি ছেড়ে দিয়ে যাব আর প্রবলেম না থাকলে তো অবশ্যই নাই তো আমি এখন এটা এর ভিতরে সেট করে নিতেছি তো স্কিপ করে নেই আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বা দেখিয়ে রাখি তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মূল যে কার্ডটি তো এমনিতে দেখা দৃষ্টিতে অন্য কোনো আর প্রবলেম দেখতে আমরা পাই না কারণ এখন এই বাটিকেল আইসিটি লাগানোর পর হয়তো আমরা অন্যান্য যে প্রবলেম আছে সেটা দেখে নেব তো এখন আমি সেই পার্টিকেল আইসি সহ হিটসিংটি লাগাবো Look at the তো বন্ধুরা আমি এখানে আসলে মেশিনটি একটু ফাটা পেয়েছি তো আমি ফাটা জায়গাটি ফাটা জায়গার থেকেই এই প্রবলেমটা সম্ভবত দেখা দিয়েছে তো মাঝে মাঝে যখন হিট হয়ে যায় তখন কানেকশান ছেড়ে দেয় যার কারণে আইসিটি ফুটে যায় তো আমি এই ফাটা জায়গাটি কেটে রাং ধরিয়ে দেব যাতে প্রবলেম হলো কই আর দোষ মেকানিক্স প্রবলেম আমি এখন এটাকে তো আমরা সমস্ত দেখতে পারলেন এটার যে পার্টিকেল আইসিটি রয়েছে তা আমরা সমস্ত কাজগুলি করে দিলাম এবং যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলিও করে দিলাম এখন সেটিং করব এবং দেখব এটা আসলে কি পরিস্থিতিতে হয়েছে বা কি আসল বিষয় যদি অন্য কোথাও আর প্রবলেম না থাকে তাহলে টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে যাবে এবার আমরা হ্যাঁ। তো এবার আপনি দেখতে পাচ্ছেন আমি প্লাগ পিন করে নেব কাকা সুইচটা টিপ দেন লাল বাতি জ্বলছে হ্যাঁ, তো ভিউয়ার্স এটা আসলে আইসিটি লাগানোর পর আইসিটি টিকে না আবারও আইসিটি ফুটে গেল তো তো ভিউয়ার্স দেখতে পারলেন এটার আসলে আইসিটি ফুটে যাওয়ার কারণ হচ্ছে এটার সাথে আরও তিনটি পার্টস দেখতে পাচ্ছেন দুটি রেকটিফায়ার রয়েছে এখানে একটি মিনি একটি ছোট একটি ক্যাপাসিটার তো এই এগুলি তিনটা পার্টস খারাপ হয়ে যাওয়ার কারণেই সম্ভবত আইসিটি ফুটে যায় তো আমরা এই তিনটি আইসি আমরা তিনটি পার্সি আমরা নতুন লাগিয়ে দিলাম তো এখন আমরা এটার ভোল্টেজটিও মাপবো দেখি এটা কি কারণ আর যদি কোয়েলের দিকে হইয়া থাকে হয়তো কোয়েল চেঞ্জ করতেছে তো সাধারণত তিনটি অপশনের কারণেই হয় তো আমরা তিনশো তিনটি অপশনই আমরা চেঞ্জ করে একবার নতুন করে দিলাম কারণ মানে এই আলট্রা স্লিম যে টিভিগুলি রয়েছে আসলে এই টিভিগুলি কাজ করতে গেলেও অনেকটা কষ্ট করতে হয় কারণ এই টিভিগুলি যেমন একেবারেই ওয়ান টাইমের মতন তৈরি করে ফেলেছে আমরা একটু ওয়াশ করে নিলাম যে জায়গাটিতে আমি শুধু কাজ করলাম তো স্কিপ করে